Gracias. mi? Vallahi yok. Tava kırıyor. He geldi gibi değil. Ağlıyor. He? He bırak. Gel 哎呀，我真愁。 निराला हाँ। आगे तो जानी ना बंधु गिरी निराला

啊啊啊！ টাকা নিলাম তাহলে গেলে আমার Bye.